জুন মাসে পাস ফুল ভিডিও দেখাবো এই পাসে কি কি রিওয়ার্ড আছে যদি ভালো লাগে আপনাদের এই ভিডিওটা তাহলে একটা লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিয়ে দিন আপনাদের একটা সাবস্ক্রাইব প্রচুর প্রয়োজন আমার পাঁচ ব্যাচে মাস্টার ট্যাগ পাওয়া যাচ্ছে ইলেকপাস বাই করলে ফ্রিতে আপনার ইলেকপাস নিলে আপনার মেয়েদের টি শার্ট ব্যানার দিয়ে ছেড়ে দিয়ে একটা জামা ফ্রিতে পাবে মেয়েদের বান্ডিলটা অনেক ভালো লাগলো দেখতে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান মেধা বান্ডিল পঞ্চাশ ব্যাচ করলে পাবেন আর আশি ব্যাচ করলে বন্ধুকে স্কিল পাবেন তো কোনো এবিলিটি নেই একশো ব্যাচ করলে এক টি শার্ট আর থ্রি প্যাক মানে ইলেকট্রস বাই করলে পাবেন টু এর এমন ওয়ান এর এমন একশো পঁচিশ ব্যাচ করলে বন্ধুকে স্কিল একশো চল্লিশ ব্যাচ করলে মাইকেল জ্যাকসন কা ইমোট একশো পঞ্চাশ ব্যাচ করলে কি এটা দুশো করলে লুট বক্স समझ रहे हो? समझ रहे हो आप? না গ্যারেট স্কিল বুঝতে পারছি না দুশো পঁচিশ ব্যাচ করলে মেল বান্ডিল মেল বান্ডিলটা অত পছন্দ হচ্ছে না মেয়েদের বান্ডিলের ছেলেদের বান্ডিল কুমা পড়ে গেল মেয়েদের বান্ডিলটা ওপি দেখতে ছেলেদের বান্ডিলটা একটু কুমা লাগলো